বেঁচে আছি কি না মরে গেছি সাথী বেঁচে আছি কি না মরে গেছি পারে সে দেখে যা আমি কত সুখে আছি আমাদের প্রত্যেকের জীবনে ভালোবাসা মানুষ থাকে আমরা কেউ ভালোবাসা মানুষটিকে পাই হয়তো বা কেউ পায় না তাই বলে কি আমাদের ভালোবাসা কি শেষ হয়ে যায় কখনোই না যারা যারা ভালোবাসার মানুষটিকে হারিয়েছেন তাদেরকে ডেডিকেট করে এই গানটি আশা করছি ভালো লাগবে থ্যাংক ইউ বেঁচে আছি কি না মরে গেছি এসে দেখে যাও আমি কত সুখে আছি একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি একবার সে দেখে যাও আমি কত সুখে আমায় ফেলে একা কতদিন কতদিন গত হলো পাই না তোমার দেখা সেই যে গেলে হে আরে না কি দোষ বলো করেছি সেই যে গেলে হে আরে না কি দোষ বলো করেছি একবার সে দেখে যাও আমি কত সুখে শীঘ্রই বদলে গেছো তুমি কি প্রকারে ও সাথী যে ভেতর শীঘ্রই বদলে গেছো তুমি কি প্রকার আমি তো যেমনই ছিলাম তেমনই আছি আমি তো যেমনই ছিলাম তেমনই আছি একবার দেখে যাও আমি কত সুখ একবার সে দেখে যাও আমি কত সুখ খেলো না দুটি মন ভেঙে গেলে জোড়া তো লাগে না মানুষের মন নিয়ে খেলো না দুটি মন ভেঙে গেলে জোড়া তো লাগে না তোমার ছবি বুকে ভেতর আজও একে রেখেছি তোমার ছবি বুকের ভেতর আজও একে রেখেছি একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি